টিউটোরিয়ালের এই অংশে আমরা দেখব একজন ব্যবহারকারী কিভাবে একটি সেবার জন্য আবেদন করতে পারেন প্রথমে অনুসন্ধান বাক্সটি ব্যবহার করুন এবং সেবাটি অনুসন্ধানের জন্য সেবা কিওয়ার্ড টাইপ করুন উদাহরণস্বরূপ আমরা প্রবাসী কর্মীর অটিস্টিক অথবা প্রতিবন্ধী সন্তানদের মাসিক ভাতা প্রাপ্তির আবেদনটি আবেদন করব কিওয়ার্ডগুলো অনুসন্ধানের পর আমরা এই পৃষ্ঠাটি দেখতে পাবো আবেদন করুন এ ক্লিক করুন এরপর এই ফর্মটি দেখতে পারব এবং আমাদের ফর্মটি পূরণ করতে হবে বিশেষত যে সকল তথ্যসমূহকে স্টার চিহ্নের মাধ্যমে বাধ্যতামূলক করা হয়েছে সেগুলো এই আবেদনের সাথে যে সকল সংযুক্তি আছে সেই সকল সংযুক্তি যোগ করতে হবে আপনি পূর্বে আবেদন করে থাকলে পূর্বের সংযুক্তিসমূহ আপনার প্রোফাইলে ইতিমধ্যে জমা আছে সেক্ষেত্রে শুধু সংযুক্ত করলেই চলবে কিন্তু নতুন আবেদন করে থাকলে বা নতুন সংযুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সংযুক্তসমূহ আপলোড করতে হবে ফর্মটি পূরণ করার পরে যদি এটিকে একটি খসড়া হিসেবে সংরক্ষণ করতে চান তবে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন বাটনটি ক্লিক করুন আবেদনটি জমা দেওয়ার জন্য আবেদন প্রেরণ করুন বাটনটি ক্লিক করুন আবেদন প্রেরণ করুন বাটনটি ক্লিক করার পরে আপনি সম্পূর্ণ আবেদনের একটি প্রিভিউ দেখতে পারবেন প্রয়োজনে তা এডিট বা প্রিন্টের অপশন আছে প্রিভিউ পেজে কোনো ধরনের ভুল না থেকে থাকলে আবেদন করুন বাটনটি ক্লিক করুন এবার দেখে নেওয়া যাক কিভাবে একটি আবেদনকে আপনি ট্র্যাকিং করতে পারেন আবেদনের অবস্থা জানুন নির্বাচন করুন এখানে আমাদের আবেদনপত্রের নম্বর ব্যবহার করতে হবে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং নাম্বার জমা দেওয়ার পর আবেদনের অবস্থা জানিয়ে দেওয়া হবে আবেদনের পরিস্থিতি তিন ধরনের হতে পারে যা হল আবেদন গৃহীত এর মাধ্যমে আবেদন গ্রহণ করা হয় কার্যক্রম চলমান এর মানে আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে নিষ্পন্ন এর মানে আবেদনটি সম্পন্ন হয়েছে